<coughs> রতন রতন একটু এদিকে আয় না বাবা ধুর বাল বুঝে পার পার ডাকে রতন কি বাবা আমার কাশতে খুব কষ্ট হইতেছে ওষুধগুলা শেষ হয়ে গেছে তুই একটু ওষুধগুলো আইনা দে না বাবা দেহ বাবা তোমার পিছনে সময় আর টাকা কোনোটাই আমি দিয়ার পারাম না সুমন আয় সুমন কিসে এত চিল্লাইতেছো কে যে আব্বার ওষুধ লাগবো যা কে তুমি যাও এই তুই বড়দের মুহে মুহে তর্ক করস এক থাপ্পড় দেখে কান সাবাড়া গেলাম বুঝছস এত টাকাটাই করে না বুঝছো গেলাম শোনো আমার এবার বিরক্ত করবো না বুঝছো সব কি টাকা পাঠাইছে কে আহ হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম খোকন কেমন আছিস রে বাবা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি বাবা তোর ভাইরা আমাকে অনেক দেখে রাখে আমাকে কিচ্ছু করতে দেয় না আমাকে সব সময় আরাম করতে দেয় আমি যে কি সুখ সুখে আছি তোরে বুঝাইতে পারবো না রে আব্বা আমি দূর থেকেও বুঝতেছি আমি সব কিছুই বুঝতেছি তোমাকে আমি কিছু টাকা পাঠাইছি এত তাড়াতাড়ি কিভাবে টাকা পাঠাইলি এখন বিদেশ থেকে বাংলাদেশে কোনো ধরনের চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে বিকাশে আর ব্যাংকে সরাসরি টাকা পাঠানো যায় সব কিছুই সম্ভব হইতেছে ট্যাপ ট্যাপস অ্যান্ড অ্যাপ দিয়ে টাকা পাইছি বাবা কিন্তু এখানে একটু টাকা বেশি মনে হচ্ছে ওই টাকাটা বোনাস আব্বা আমি যখন টাকা পাঠাই তখন কেজিপি এই কোডটা যদি আমি ইউজ করি তাহলে যাকে টাকা পাঠাচ্ছি সে কিন্তু এক্সট্রা দশ পাউন্ড বা ডলার বেশি পায় তোমাকে যে টাকাগুলো পাঠাইছি তুমি ওইটা দিয়ে একটু ওষুধগুলো কিনে খেয়ে নাও আমি সুযোগ পেলে বা আরও টাকা পয়সা পাঠাবো অনেক উপকার করলি রে আর শোন তুই একটু সাবধানে থাকিস পারলে একটু দেশে ঘুরে যাস অনেকদিন তোকে দেখি না বাবা ইনশাল্লাহ আব্বা আমি চেষ্টা করব আব্বার যে শহরের কাছে জমিটা না ওইটা রাস্তাটা নাকি ফাঁকা হয়েছে এখন জমির দাম অনেক তুমি তাড়াতাড়ি জমিটা তোমার নামে লেখায় নাইলে পরে সুমনা খকন ওই জমিটা নিয়ে নিবে জীবনের প্রথমবার তুমি একটা কাজের কথা কইছ আমি অক্ষণই দেখতেছি আব্বা আপনার সমস্যাটা কি বলেন তো আপনার বড় ছেলে আপনার সাথে থাকতে আপনার কোনো টেনশনই হওয়া উচিত না আজকে থেকে আপনার খারাপ লাগলে আপনি আমারে বলবেন আপনার সব টেনশন আমি লয়ে লইছি ঠিক আছে আব্বা তোমার ছোট ছেলে ভুলে গেলে হবে বলো তুমি ডাকও দেও নাই আমি কিন্তু ঠিকই চলে এসেছি আজকে থেকে তোমার যা যখন লাগবে তুমি খালি একটু ইশারা করো আমি সাথে সাথে নিয়ে হাজির হয়ে যাব আপনি তো আব্বা অসুস্থ আপনার একটু আরাম করা উচিত তাই না একটা কাজ করেন আপনার ওই যে রাস্তার পাশে জমিটা ওইটা আমার দিয়ে দেন আমি পুরা দায়িত্ব নিয়ে দেখাশোনা করুন আরে ভাই তুমি এত চাপ নিতেছে কেন বলো তো আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই তুমি তোমার বউ আর বাচ্চার সামলাও এদিকে আমি আব্বারে সামলাচ্ছি আব্বা তুমি একটা কাজ করো ওই জমি পুরোটা আমার নামে লিখে দাও আমি এ টু জেড সব সুন্দর করে দেখে শুনে রাখবো কিরে খোকন তুই দেশে কখন আসলা ভাই আব্বার সম্পত্তির লোভে তুইও চলে আইসস হ্যাঁ আমি ওরে এখানে ডাকছি আমার সব সম্পত্তি আমি তোদের সবার নামে লিখে দিছি আর খোকন ওর ভাগেরটা তোদেরকে লিখে দিছে আব্বা এইবার তুমি আমার সাথে চলো তুমি আমরা তো তোমার অনেক ভালোবাসি হুম তোরা অনেক ভালোবাসিস কিন্তু আমারে না আমার সম্পত্তিরে আমার বিপদের সময় একমাত্র খোকন আমার পাশে ছিল আর তোরা আমার কাছে থেকেও ছিলি না তাই আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি খোকনের সাথেই থাকতে চাই চলো এবার